রাজি হাত দেন সবাই পকেট হাত দেন আমি হাত দিচ্ছি এখন টাকা দিতে হবে শুধু হাত দেন দেন হাত দেন হাত দিয়েছেন দিয়েছেন আচ্ছা আপনাদের লোক আচ্ছা, আচ্ছা, এবার আন্দোলন তো ভাই আপনাদের কাছে দশ টাকা নেই বের সেই দশ টাকা দশ টাকা নেই ভাই দশ টাকা নেই দশ টাকা বের করেন না পাঁচ টাকা বের করেন জানি আপনার কাছে টাকা নেই পাঁচ টাকা বের করেন আই ছেলে তোমার কাছে কয় টাকা আছে দুই টাকা বের করো সেই দুই টাকা বের করো বের করো পকেটে হাত দাও পকেটে হাত দাও বের করো এবার কারা কারা হাত ধরেন তো ভাই অন্তর করে হাত ধরে ধরে অন্তর করে ধরে রাখি দুই টাকা বের করেন পাঁচ টাকা বের করেন এক টাকা বের করেন তাও বের করতে হবে বের করতে হবে ভাই সবাই ঠিক হবে সবাই ঠিক হবে এবার আমাদের ছেলেরা যাচ্ছে আমাদের ছেলেরা যাচ্ছে ওদের কাছে দেখ ওই ওই ছেলেরা যাচ্ছে দেখ ওই লোক কই কোথায় গেছে ওই সেই কই সেই লোকগুলো কই আচ্ছা কি ব্যাপার হ্যাঁ চলে সেই লোকগুলো কই আপনাদের এতগুলো লোকের কালেকশন করতে গেলে দরকার

এই হেফজোখানা মাহফিলের কালেকশন হচ্ছে যদি আপনি বলেন আর আপনার কারণে হেফজোখানা ক্ষতিগ্রস্ত হয় ভাববো না আপনার দয়া করে বসুন দয়া করে বসুন কে উঠবেন ভাই আপনি মুরব্বী উঠছেন কেন এই মুরব্বী উঠলে কেন মুরব্বী বসেন হেফজোখানার জন্য টাকা তোলা হচ্ছে মেহরবানি করে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব করলে আপনি গুণাগার হবেন আমি যতটুকু শুনেছি মা বন্ধুর ওখানে লোকজন বেশি মা করতে চাই এই মুসলমান আমার সাহেব কথা বলেন টাকার পূর্ব শেষ আমরা কি নিয়ে বাস করতে চাই পরীক্ষা ছাড়া ভালো ছাত্র বোঝা যায় এখন কি নিয়ে পরীক্ষা হবে এটা কি কোরআন শরীফে আছে এটা কি কোরআন শরীফে আছে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি কি নিয়ে আমাদের পরীক্ষা নেব আল্লাহ বলতেছেন ওয়ালা নাকুলু ওয়ালা নাকুলু আন্নাকুম من الخوف والجوع أرجع الله أكبر ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين মুসলমান হয়ে থাকো তুমি যদি ইমানদার হয়ে থাকো তুমি যদি কালেমাওয়ালা হয়ে থাকো আমি আল্লাহ অবশ্যই তোমার কি নেব পরীক্ষা নেব কি নেব জোরে বলেন কি নেব হয়েছে আই ছেলেরা আমি সাহেব এবার বসে এবার বসে বাবার বসে অনেক কষ্ট করে যাওয়ার বসে বসে আসো তোমাদের আওয়াজ আজকে হেফজখানার গুরুত্ব নিয়ে আওয়াজ বসো ولا نبلونكم بشيء من الخوف অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে কি দিয়ে জোরে বলেন কি দিয়ে আরো জোরে বলেন কি দিয়ে পরীক্ষা নেবে কিসের ভয় জোরে বলেন কিসের ভয় আল্লাহর ভয় আমার ভয় তোমাদের দিলে আছে কিনা পরীক্ষা নেব কিন্তু এখন দেখছি আল্লাহর ভয় থাক আর না থাক মানুষের দিলে এখন মানুষের ভয় ঢুকেছে কর্মী ভয় পাই নেতা সাধারণ মানুষ ভয় পায় পুলিশের আর আমরা পড়েছি মহাবিভাগে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর ভয় রসুলের মহাব্বত এখন জেলের থেকে একরকম উঠিয়ে গেছে এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে সমাবেশ করার অধিকার সকলের আছে কথা বলেন ঠিক না বে ঠিক কথা বলার অধিকার সকলের আছে কিন্তু আমরা দেখতেছি একজনেরা সমাবেশ করতেছে রাস্তা বন্ধ করে তাদের গ্রেপ্তার হয় না আর একজনেরা সমাবেশ এখনো শুরু করিনি সমাবেশের স্থলে গেছে আর অমনি চারিদিক থেকে মারপিট শুরু হয়েছে এখন মানুষের ভয় আমাদের জেলে ঢুকেছে তবে চিন্তার কোনো কারণ নাই এই ভয় চিরকাল থাকবে না তুমি ইমান নিয়ে রাস্তায় নেবো কোরআন নিয়ে মালা পরিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া দেবে নাম শুনেছেন শুনেছেন শাহজালাল কোন জায়গায় বাড়ি বলেন ওনার প্রকৃত হ্যাঁ ওনার প্রকৃত বাড়ি ছিল ইয়ামেনে কিন্তু ধর্ম প্রচার করার জন্য কোথায় এসেছিলেন আর এখন তার কবরটা আছে কোথায় সিলেটে এই সিলেটের এই শাহজালালের মাজার জিয়ারাত করে আমার নেতারা রাজনীতি শুরু করে অথচ শাহজালালের ইতিহাস তোমরা জানো না শাহজালাল সন্তান পাইলো সিলেটের বুকে একজন প্রতিষ্ঠিত রাজা আছে সেই রাজা সেই রাজা মূর্তি পূজা করে সেই রাজা মসজিদদের পক্ষে সহযোগিতা করে ওই রাজা কালেমার কথা শোনেও না ওই রাজা কালেমার কথা বলতে দেয় না যদি কোনো ব্যক্তি কালেমার দাওয়াত দেয় তাহলে হয় ফাঁসিতে ঝুলায় নাই জেলে মৃত্যু কারাদণ্ড ভোগ করায় নাই চিরকালের জন্য গুম করে দেয় শাহজাহান নিয়ে আমি আল্লাহ বলেন আল্লাহ বলেন নিয়ে থেকে সতেরো থেকে লোক সঙ্গে লোক শাহজালাল গোয়েন্দা মাধ্যমে প্রতিষ্ঠিত রাজা মসজিদ রাজা ইসলাম বিদ্বেষী রাজা কোরআন বিদ্বেষীরা যান ধর্ম বিদ্বেষীরা যান আলেম ওলামা বিদ্বেষীরা যান মসজিদ মাদ্রাসা বিদ্বেষীরা যান হুজুর বিদ্বেষীরা যান তিনি সংবাদ পাইলেন এক হুজুর ইয়েমেন থেকে দাওয়াত নিয়ে আসতেছে সঙ্গী আছে মাত্র কয়জন বিশজন রাজা এবার গর্ব করে বলল লোক আবার কি করবে এত সেনাবাহিনী এত পুলিশ এত আনসার এত বিজেপি এত র্যাব কি হবে বিদ্যর লোকে দিয়ে আমি তো ট্যাকেল দিতেই পারবো রাতারাতি ফিনিশ কিন্তু গোয়েন্দা বিভাগের লোক বলল হুজুর এরা এমন এখন আমাদের নেতা এমন এক হুজুর একবার তো ধ্বনি দিলে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায় পর্যন্ত চলে যায় এরা কোরআনওয়ালা কি করতে হবে আপনার আপনার বুদ্ধি যাদের এক জায়গায় করেন সবাই এক জায়গায় করার পরে বললো কি করবো হুজুর না শেষ তাহলে কি যেহেতু সিলেটে আছে নদী নদী পার হয়ে আসবে নদী পার হওয়ার আগে নৌকা পুরো ফুটু করে দেন তাহলে আর হুজুর আসলি যদিও হুজুর পার হয় ভ্যানের সাথে খুলে রেখে দেন গরুর গাড়ির চাকা খুলে নেন তারপরও যদি হুজরা সেই কুল কালভার যা আছে সব ভেঙে দেন তাহলে আর হুজুর আসতে পারবে না ধর্মের প্রচার করতে পারবে না স্বাধীনতা ঘোষণা দিতে পারবে না ধর্ম প্রচার ধর্ম প্রচার মন্ত্র হয়ে যাবে গৌর গোবিন্দ বললো যা তোমরা বলেছো হবে নৌকা ফুটো হলো গাড়ির চাকা খুলে নেওয়া হলো ভ্যানের চাকা খুলে নেওয়া হলো ফুলগুলো সব ভেঙে দেওয়া হলো এরপর শাহজালাল আসলেন এসে দেখে সবার ওরা কি বলে আশ্চর্য ব্যাপার নদী কি নৌকা নাই গাড়ির চাকা নাই ভ্যানের চাকা নাই হায় হায় হায় ধর্ম প্রচার কি নদীর এই পারে থাকবেন কর্মীরা বলল হুজুর তা থাকবে না তাহলে কি করব আমরা নদী পার হব কিভাবে পার হব নৌকা তো ফুটা অনেকজন বললে হুজুর আমরা সাঁতার দিয়ে পার হব কেউ বলেছেন আমরা পাথরের পরে চলে পার হব কেউ বলেছেন আমরা জায়নামাজ বিছিয়ে পার হব কেউ বলেছেন আমরা ভাসমান জিনিসের উপর উঠে পার হব যেভাবে হোক পার হয়ে আসতেন যেভাবে হোক পার হলেন এরপরে গরুর গাড়ির চাকা খোলাম ভ্যানের চাকা যেভাবে হোক হাঁটি হাঁটি পা পা করে গৌর গোবিন্দ দরবার পর্যন্ত গেলেন তাহলে গৌর গোবিন্দ শাহজালালের পথ বন্ধ করে দিয়েছিল হরতাল ডেকে গৌর পথ বন্ধ করেছিল আজকেও দেখতেছি বড় বড় সমাবেশ ইসলামী স্কলাররা যখন সমাবেশ ডাকে আদারির সমাবেশ মামুনুল সমাবেশ আমার কার দেখে বসে থাকি আগে সারা জীবন শুনেছি সারা জীবন শুনেছি বিরোধী দল হরতালটাকে এখন শুনতেছি সরকারে যারা আছে তারাই হরতাল ডাকতেছে

বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ বুলেটের আঘাতে যায় কত শত প্রাণ তবু রাজপথ তারা ছাড়ে না জালিমের হুঙ্কারে খাবে না তো সাহস তো এতটুকু টলে না আহাত পায়ে তবু এগুয়ে চলে মমিন তো পিটুমা হয় না দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা তবু সত্যের কথা মোরা বলবই জিহাদের ধ্বনি মোরা তুলবই মমিন তো কোনো ভয় পায় না মমিন তো ঘরে বসে রয় না শাহজালাল আসলেন প্রতিষ্ঠিত রাজা হোক রাজা গেছে প্রতিষ্ঠিত রাজা নারীদের নিয়ে লোকজন নিয়ে নিজের ঘরের ভিতরে স্যার বলতেছে যতই চেষ্টা রাজধানীকে যতই চেষ্টা রাজধানীকে ঢুকতে না যেহেতু সব পথ ঘাট বন্ধ গাড়ি বন্ধ বাস বন্ধ স্টিমার বন্ধ কোন জায়গা সব পথ ঘাট বন্ধ কিন্তু ধর্মপ্রাণ মুসলমানেরা

ভয়ে লাফিয়ে দিয়ে শাহজালালের ভয়ে লাফিয়ে যে পড়ল নদীতে সেই যে নদীতে লাফিয়ে পড়েছিল আজও পর্যন্ত মাথা উঁচু করিনি আর কি আমার পর্যন্ত মাথা উঁচু করবে না সুতরাং কোরআনের পক্ষে যারা থাকে পরীক্ষা দেওয়ার জন্য তারা বিজ্ঞান হলো ময়দানে নামে আমার আল্লাহর ভয় থাকে আমি দুনিয়ার কারোর ভয় পাবো তাহলে আমার পরীক্ষা হবে প্রথম কি দিয়ে ভয় দিয়ে কার ভয় আল্লাহর ভয় ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জিউ দুই নম্বর পরীক্ষা হবে যদি তুমি কোরআন ওয়ালা হও কোরআন ওয়ালা হওয়ার কারণে তোমার না খাওয়াই রাখা হবে সারা জীবন গোশত খেয়েছে মাছ খেয়েছো গাড়িতে চলে বেরিয়েছো কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তোমার মৃত্যু দেরি হয়ে গেছে এখন বুড়া বয়সে জেল খাটবা তবু তোমার কোরআনের পক্ষে থাকা লাগবে অনেক শ্রী বিনার আমল তুমি কোরআনের পক্ষে থাকার কারণে ব্যবসার পরে হামলা আসবে চাকরি চলে যাবে তোমার ঘরের গরুগুলো ওরা রাস্তায় নিয়ে জবাই করে খাবে বিচার চাইলে উল্টো তোমার মানুষের সন্তান আমার সমাজে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই সবাই এক রকম যাবে না সময় কিন্তু একরকম পরিবর্তন আসবে ইনসাফ আজকে যে যা করতেছে রেকর্ড হয়ে থাকতেছে একদিন জনগণ এই রেকর্ড বাজাইয়ে বাজাইয়ে শোনাবে না খাওয়াই রাখা হবে জানের ক্ষতি হবে মালের ক্ষতি হবে ফল ফসলের ক্ষতি হবে এত ক্ষতির পরেও যদি তোমরা কেউ টিকে থাকতে পারো আল্লাহ বলেন আমি এবার তোমাদের সাথেই আছি বলেন তো বলেন তো বলেন তো আল্লাহ সাহায্য সবাই আগে আসবে না পরে আসবে অনেক সময় আগেও আসে অনেক সময় পরেও আসে যে ক্রিকেট খেলোয়াড় ভালো খেলে তার উইকেটটা সবাই শেষে যায় সাহিত্য আয়োজন আসবে আসবে আসবে আমরা সাহিত্য নিয়ে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে চাই বলে ঠিক না ঠিক আল্লাহ আমাদের কবুল আমি তাহলে আমি আপনাদের কাছে জান্নাতের পথ দেখাই দেব সেই জান্নাতের পথ দেখাই দেওয়ার জন্য সূরা জুমারের সূরা একটা আয়াত ওইটা জোরে বলেন তিয়াত্তর নম্বর আয়াত সেদিন একজন মানুষ যাদের দিলে আছে আল্লাহর হয় যাদের দিলে আছে আল্লাহর হয় যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যারা হারাম থেকে বিরত থাকে হালাল খাদ্যের অন্বেষণ করে যারা কারোর কাছে মতামত করে না এমন একজন মত্তাকি মানুষদেরকে ফেরেস্তারা কোন দিকে নিয়ে যাবে জান্নাতের দিকে নিয়ে যাবে

সুবহানাল্লাহ বলবেন না হ্যাঁ। জান্নাতি ফেরেশতা ছিল কোথায় ভিতরে আপনি ছিলেন বাইরে জান্নাতি আল্লাহর ফেরেশতারা আপনার জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার পরিবার বলবে ভাই জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজা খুলে দাও এবার জান্নাতি মানুষেরা এসেছে দরজা খুলে গেল দিয়ে দেখা গেল একদল জান্নাতি মানুষ দাঁড়ায় আছে ওর ভিতরে নারী আছে ওর ভিতরে পুরুষ আছে ওর ভিতরে আলে মানাম আছে ওর ভিতরে মসজিদ ইমাম আছে ওর ভিতরে রাজনীতিবিদ আছে ওর ভিতরে সমাজনীতিবিদ আছে বহু শ্রেণীর মানুষ নারী আর পুরুষ জান্নাতের সামনে এবার জান্নাতীরা বলবে সালাম সালাম মানে কি সালাম মানে কি একটা জান্নাতের নাম আছে বাবুস সালাম বাবুর রেদওয়ান দারুস সালাম তারপরে দারুল খুলদ জান্নাতুল ফেরদাউস এগুলো সব কিসের নাম জান্নাতের নাম বলুন তো জান্নাত কয়টা জাহান্নাম কয়টা জান্নাত আর জাহান্নাম তাহলে বোঝা গেল আল্লাহ বেশি লোকের জান্নাতে দেবে তা না হলে আটটা বানায় লোকেন তোমার আমার তৈরি করেনি আল্লাহ তোমার আমার কিসে দেওয়ার জন্য তৈরি করেছে তাহলে এই জান্নাতির জান্নাতিরা গেল ফেরেশতারা বাইরে হয়ে কি বলল সালাম এখানে কিন্তু ফেরেশতারা বলবে তোরা কি আমলিক করতিস তোরা কি বিএনপি করতিস তোরা কি জাতীয় করতিস না জামাত ইসলাম করবি কিচ্ছু জিজ্ঞেস করবে জান্নাতি মানুষ আসসালামু এটা হলো জান্নাতি ভাষা অথচ আজকে সেই ভাষা মানুষ ভুলে গেছে আর যদিও চালু আছে তবু শুদ্ধ করে বলতে পারে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সালাম আলাইকুম বিসমিল্লাহ সই করে পড়তে পারে না এমন মুসলমান আছে না না আচ্ছা যুবকরা বলো যুবকেরা বলো যুবকেরা বলো ওই যে ব্রাজিলের খেলোয়াড় ব্রাজিলের সবচেয়ে ভালো খেলে যে প্লেয়ারটা তার নাম কি এই দেখো এই দেখো এই দেখো খেলা শুরু নেইমার আচ্ছা বলো তো আর্জেন্টিনার সবচেয়ে ভালো খেলে নাম কি এই দেখো খেলা শুরু কালকে খেলা আছে কালকে খেলা আছে তোমরাও দেখবা আমারও দেখাবা এবার বলুন তো ভারত পাকিস্তানের খেলা আচ্ছা, হচ্ছে না আজকে ক্রিকেট খেলা হয়ে গেল কি সুন্দর বলে দেওয়া আমাদের এবার বলুন তো এবার বলো তো ভারতের সবচেয়ে ভালো খেলে ক্রিকেট খেলা তার নাম কি হ্যাঁ বিরাট কোহলি হিন্দু না মুসলমান মুসলমান এবার আমার বাংলাদেশের সবচেয়ে ভালো খেলে তার নাম কি সাকিব তোমার নাম সব মুখস্থ এবার বলো তো মুসলমান হতে গেলে কয়টা কলেমা পড়া লাগে পাঁচ কালেমা এখন পাঁচ কালেমা মুখস্থ আছে হাত তোলেন আমি যদি ডাকুলে হাত তুলে হবে না যে কোনো যদি বলতি না বলো খবর অনেকে হাত তুলে আবার নামাই ফেল দুই তিনটে মুখস্থ এতগুলো পিলারের নাম মুখস্থ করলাম এতগুলো মুখস্থ করলাম কিন্তু আমার দেশের এমন সন্তান আছে কলেমা সাধন মুখস্থ বলতে পারে না কথা বলেন ঠিক না ঠিক মুখস্থ হবে কি করে আমার দেশে চলতেছে প্রতিটা ঘরে চলতেছে ডিসেন্টিনা প্রতিটা ঘরে চলতেছে ভারতের ছবি কথা বলেন ঠিক না ঠিক এই ভারতের ছবি দেখে আমার দেশের পদ্মাশিলা মেয়েরা হয়ে যাচ্ছে আমার দেশের পদ্মাশিলা মায়েরা শরীরে উঠেছে বোরকা একজন সাংবাদিক জিজ্ঞেস করছে বোরকা বললেন আপনি তো খ্রিস্টান বলতেছে কাতারের নারীদের সুন্দর দেখা যাচ্ছে আমি চাই আমি সুন্দর দেখি আমার মানুষ সুন্দর দেখুক আমি আর

পতাকা টানাতে গিয়েছিল কারেন্টের খুঁটি তোমরা দেখেছো ফেসবুকে দেখেছো আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়েছিল কারেন্টের খুঁটিতে সেখানে একটা দুই তার এক হয়ে গেছে ধরে গেছে আগুন আগুন ধরার পরে ওই যুবক আগুনে পুড়ে মারা গেছে পা দুকানা তারে বেঁধে আছে ওই সেই ভারতে এক মহিলা মেরেছিল কি জানো হ্যাঁ ফেরানির মতো ঝুলে আছে ফেরানির মতো ঝুলে আছে আমরা দেখলাম আমাদের টিনের পতাকাটা দিয়ে ফেরানির মতো ঝুলে আছে এই লোকটা মারার পরে তোমার ভাষায় আমার ভাষায় যাবে কোথায় যাবে কোথায় তাহলে মুসলমান যুবকেরা হাতে ধরে বলি পায়ে ধরে বলি নির্ময়ের বিষয়ে ঘুরো না মেসির পিছনে ঘুরো না আর্জেন্টিনার পিছনে ঘুরো না ব্রাজিলের পিছনে ঘুরো না ব্রাজিলের জামা গায়ে ঘুরো না নবীর জামা গায়ে বড় আল্লাহ বোঝার তৌফিক দিক সকলে বলেন আমি তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম জান্নাতীরা সব কোথায় গেল জান্নাতের সামনে গেল দরজা খুলে গেল ফেরেশতারা এসে বলল কি সালাম সালাম মানে কি তাহলে আমরাও আজকে থেকে সালামটা সহ্য করে বাড়ি যাব সালামটা সহি করে বাড়ি যাব যে ব্যক্তি চল্লিশ জন লোকের আগে সালাম দেবে যে ব্যক্তি সবার আগে সালাম দেবে যে ব্যক্তি চল্লিশ জন লোকের দৈনিক সালাম দেবে আল্লাহ রসুল বলেছেন সে জান্নাতি কয়জন লোকের বাবা কার আগে সবার আগে আপনি আগে সালাম দিবেন আমার যুবকেরা খান করবেন আওয়ামী লীগের ভাইরা খান করেন বিএনপির ভাইরা খান করেন জাতীয় পার্টির ভাইরা খেয়াল করেন আমাদের যুবকেরা আগে সালাম দেয় আমাদের যুবকেরা কি সালাম দেয় আগে সালাম দেয় আগে সালাম দেয় আগে সালাম দেয় না তারা কিন্তু আপনার জন্য দোয়াও করে আর তোমরা তো সালাম দাও না বরং তোমরা উল্টোটাই মনে করো সালাম দিকে যান না সালাম আলাইকুম সালাম আলাইকুম ভাই সালাম আলাইকুম কপাল পোড়া মুসলমান আবার দেখি এখন কোরআনের মাধ্যমে মহিলা বসে ওনারা অতিথি হয় হচ্ছে কোরআনের মাহফিল মহিলা অতিথি আর হাত ধরে গেলে যুবকেরা ঠিক আছে আমরা যেটাই চাইছিলাম সেটাই তো হচ্ছে লজ্জা নেই বেহাজাত দুই একজন নারী এতগুলো মুসলমানের সামনে দাড়িওয়ালা টুকরা পাখিওয়ালা মুসলমানের সামনে তুমি হাত তুলে সালাম দাও তোমার ইজ্জত কোথায় থাকলো একবার হিসাব করে দেখো আবার অনেক মহিলারা বলতেছে ক্ষমা হবে তুমি নেই তুমি কি খেলা করো তোমার যে খেলা করার অভ্যাস তোমার যে খেলা করার অভ্যাস ও খেলা করার অভ্যাস আমার নাই ঠিক না খেলা হবে খেলা হবে

জাতির ধ্বংস সামনে এসে গেছে কথা বলেন ঠিক না বেশি আমার ভাইরা জান্নাতি যুবক জান্নাতি ফেরেশতারা কি দিল সালাম দিল ওই দলের ভিতরে যারা আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই দলের ভিতরে আছে সালাম দিল সালাম এবার ফেরেশতারা বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সকলের উপরে সালাম তোমরা যত লোক জান্নাতে এসেছো সকলের উপরে সালাম ঢোকো সবাই জান্নাতের ভিতরে ফাদখুলুহা খালিদিন অনন্ত কালের জন্য এখানে থাকবা আর কেউ তোমাদের ডিস্টার্ব করবে না সব ঠিক এখন আমার প্রশ্ন ওই ভিতরে আছে বিষয় ওই ভিতরে আছে ভিতরে না আপনি কি বলবেন না টুপিওয়ালা নেই দাড়িওয়ালা নেই নামাজ এসব নেই আমাদের প্রধান তুমি নামাজ পড়ে না তাহলে ওনারা জান্নাতি হ্যাঁ এবার কিছু চিন্তা করতে চান ভাই বল হুজুর এটা খাটি আমলি কি হুজুর আমরা আমলি কি আল্লাহ জান্নাত দিচ্ছে আমাদের কিছু বলতেছেন আমলি কি লোক জান্নাতের বা দরকার নেই আচ্ছা, আচ্ছা যাবে কিনা দরকার নেই আমি ওই দুজন বাদ দিলাম কারণ এখানে হলো জাতীয় পার্টির এমপি তালি বলে সেই জাতীয় পার্টি আমরা সব জান্নাতি তাও বলা যাচ্ছে না এবার কি বলবো জামাত ইসলামের লোক সব জান্নাতি তাও বলা যাচ্ছে না এবার কি বলবো হেফাজতের লোক সব জান্নাতি তাও বলা যাচ্ছে না এবার কি বলবো তাবলিগি লোক সব জান্নাতি তাও বলা যাচ্ছে না তাহলে জান্নাতি কারা ওই দলের ভিতরে কারা আছে ওই যে কোটি কোটি মানুষ ওই কোটি কোটি মানুষের ভিতরে কারা আছে ওই কোটি কোটি মানুষের দলের ভিতরে কারা আছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লোক জান্নাতের সামনে ফেরেশতারা সালাম দিয়ে জান্নাতের ভিতরে ঢুকাই চলো ওরা কারা তার কাছে প্রশ্ন করবো এই মুসলমান সবাই খেয়াল করেন আলিম ওলামা খেয়াল করেন আওয়ামী লীগের ভাইরা খেয়াল করেন বিএনপি ভাইরা খেয়াল করেন জাতীয় দলের ভাইরা খেয়াল করেন জামাত দর্পণে আত্মসে হেফাজত ফুরকুলার লোকেরা খেয়াল করেন সবাই উদ্দেশ্যে বলতেছি ওই জান্নাতের ভিতরে কারা গো এবার আল্লাহ বলতেছেন ওয়ালাইতিল্লাহ ওয়ার রাসূল হাউলাইকা মা'আল্লাযীনা আন'আম এখন পুলিশ আছে ঠ্যাং ভেঙে দিচ্ছে সেদিন কিন্তু পুলিশ থাকবে না আজকে র্যাব আছে গুলি গুলি মারতেছে সেদিন কিন্তু র্যাব থাকবে না এখন এবার আল্লাহর বিচার আপনাকে জান্নাত দেওয়া হবে কারা আল্লাহ রাসূল যারা হ্যাঁ, শ্রেণীর ভিতরে আপনি না থাকেন করতে করতে কাল দিয়ে ঘোড়া বেরিয়ে যেতে পারে এই চারি শ্রেণীর মানুষের ভিতরে যদি আপনি না থাকেন টোপলা বইবে পাতলা পায়খানা হতে পারে জান্নাত পাওয়া যাবে না এই সাইড সিলিংয়ের ভিতরে যদি আপনি না থাকেন ময়দানে মিছিল করতে করতে গুলি খেয়ে আমার ঘরে আবার চিন্তা হবে না আমার মারবে তবু জান্নাত পাওয়া যাবে না এই সাইড সিলিংয়ের মিছিল ভিতরে যদি আপনি না থাকেন একশো বার বেঁচে থাকলে 100 বার হজ করবেন তবু জান্নাতে যেতে পারবেন না তার ভিতরে প্রথম আছে মিনান নবীজি যারা প্রথম জান্নাতে যাবে তারা সাবনবী সবাই কি বলেন সবাই কি প্রথম কাতারে প্রথম লাইনে আছেন নবীরা নবী কথা বলো কয়েকজন লোক জান্নাতে যাবে এই দুজন লোক একটু মুখস্থ তাহলে আসছে কেন মনে সর্বপ্রথম জান্নাতে যাবে কি নবী নবী বলুন তো নবীর সংখ্যা কত এই পৃথিবীতে নবীর সংখ্যা কত এক লাখ অন্তরে দুই লাখ চব্বিশ হাজার আমি চিন্তা করি এত নবী কেন আসে এবার বলেন দুই হাজার হাজার কোন আছে আপনি পঞ্চাশ হাজার পয়গম্বরের নাম বলেন আপনি তিরিশ হাজার পয়গম্বরের নাম মানে বলেন আমরা বলবো এক লাখ কিংবা দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর হয়তো বলা যাবে কিন্তু আমরা বলবো অগণিত পয়গম্বর কি পয়গম্বর অগণিত আল্লাহ পয়গম্বর পাঠিয়েছেন মানুষের কিসের জন্য এখন আপনার বক্তব্য দুই লাখ চব্বিশ হাজার ক্লাস সবাই এবার নবীদের সঙ্গে কি আপনি জান্নাত যেতে চান অনেকে বলে নবীদের সঙ্গে জান্নাত দাও এই যে এক লাখ কিংবা মতন করে দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বর সবার আগে জান্নাত যান এই সব পয়গম্বরের দুটো গুণ ছিল সব পয়গম্বরের দুটো গুণ ছিল সব পয়গম্বর ইমানের পক্ষে দাওয়াত দিয়েছে আর সব পয়গম্বরের দুটো গুণ ছিল একটা এক নম্বর গুণ হচ্ছে কোন পয়গম্বর বেনামাজি ছিল না পৃথিবীতে কোন নবী বেনামাজি আর দুই নম্বর কোন নবী জীবনেও দাড়িতে খুর লাগাই না তাহলে নবীরা ভিতরে দুইটা গুণ কোন নবী বেনামাজি ছিল না আর কোন নবী দাড়ি কাটা ছিল না অথচ আজকে দেখা যায় উনি নায়েবে নবী উনি আওলাদে রাসূল উনি খোলা পায়ে মুর্শিদিন অথচ ওনার মুখে আমার দেশে আছে না নাই আবার কিছু আছে হকালি বীজ কিছু আছে মারফতি বীজ কিছু আছে শরীয়তের পীর ওনারা বলে আমরা নবীর পথে আছি